Thank you. আছো কেমন কতকাল দেখি না তুমি না একলা জীবন ভালো লাগে না কত কষ্ট বুকে লুকিয়ে রেখেছি তবু আশার তাজমহল হৃদয়ে গড়েছি বন্ধু তুমি আছো কেমন কত গা ছাড়া নেই কেউ সিক্ত দু চোখে আর কত বইবে শুধু নিরাশারি ঢেউ স্মৃতির দুয়ারে দাঁড়িয়ে দেখি তুমি ছাড়া চোখে আর কত বইবে শুধু নিরাশারি ঢেউ কত কষ্ট এ বুকে লুকিয়ে রেখেছি তবু আশার তাজমহল হৃদয়ে গড়েছি ও বন্ধু তুমি আছো কেমন কত কাল ভালো লাগে না কত কষ্ট এ বুকে লুকিয়ে রেখেছি তবু আশার তাজমহল হৃদয়ে গড়েছি ও বন্ধু তুমি আছো কেমন কত কা